so hey guys welcome back to my YouTube channel তো বন্ধুরা আমি কিন্তু আবারও চলেছি নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে আর আজকের একটা হেভি সুন্দর পার্সেল আপনাদের আশা করি এই জিনিসটা আপনাদের সবারই পছন্দ হবে বা সবারই লাগবে জিনিসটা আর এটা কি অবশ্যই আপনারা থামনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন তো চলুন এটা আনবক্সিং করা যাক তো চলুন বক্সটাকে আনবক্স করা যাক আর সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার ম্যানুয়াল টাইপের কিছু একটা আছে দরকার নেই পড়ার অত পড়াশুনো করে লাভ নেই আর তারপরে একটা প্লাস্টিকের ভিতরে দেখুন আমাদের মেন যে ডিভাইসটা আছে সেটা আর কি কি আছে এটা কি জলের নল আর এটাকে আপনারা কিভাবে ইউজ করবেন তার জন্য একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছে এসব কিছু দরকার নেই তো এর সঙ্গে দেখুন একটা পাইপ দিয়ে দিয়েছে আর আর একটা দিয়ে দিয়েছে ইউএসবি কেবল বক্সের মধ্যে কিছু নেই তো মেন জিনিস হচ্ছে এইগুলো মেন ডিভাইস প্লাস একটা নল পাইপ আর ইউএসবি কেবল তো চলুন এগুলোকে সব একসঙ্গে করে সেট আপ করা যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জলের ব্যারেল নিয়ে নিয়েছি বড় কুড়িটা যে জারগুলো হয় তো তাতে এখন এটা সেট করব তো সেট করার জন্য আমি ফার্স্টে কি করব এটাতে এটা লাগিয়ে নেব মানে যে এখান থেকে জল বার হবে এখানে এটা লাগিয়ে নিলাম এরপরে কাজটা হচ্ছে আমাদের পাইপটাকে লাগিয়ে নিতে হবে মুখে দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ে আছে সেখানে লাগিয়ে নেব পাইপটা পাইপ লাগিয়ে নিয়েছি এবার এটা জলের ব্যারেলের ভিতরে ডুবিয়ে দেবো পাইপটা বেশ লম্বা আছে তো এটাকে আমি পুরো ব্যারেলের মধ্যে ডুবিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা এরকমই থাকবে তো বেসিক্যালি সিস্টেমটা হচ্ছে এরকম এইভাবে আপনাদের এটা লাগাতে হবে লাগালেই মোটামুটি জল আই থিঙ্ক ও তো অনেক পাওয়ারফুল মোটর মোটর জল দেওয়ার সঙ্গে কি নিয়ে নিয়েছে বিষয়টা হচ্ছে এটাই এইভাবে আপনারা জল করে জল খেতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে এরপরে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নেক্সট ভিডিওই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গুড বাই